حمد بے حد مر خدائے پاک را حمد بے حد مر خدائے پاک را جو ہے نایت قادر قیوم Allah মসজিদ সম্পর্কে মসজিদের ফাজাইল সম্পর্কে এবং মসজিদে আসলে কি ফায়দা হয় কি লাভ হয় এই সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ মসজিদ হল দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান মসজিদ হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান মসজিদে কেউ আসলো মানে সে জান্নাতে আসলো মসজিদের দিকে রওনা দিলে অজু করে যদি কেউ মসজিদের দিকে রওনা দেয় তাহলে তার প্রত্যেক কদমে কদমে আল্লাহ তালা নেকি রেখেন এক হাদিসের মধ্যে আসছে তিন ব্যক্তি আল্লাহ তালার জিম্মাদারিতে চলে যায় আল্লাহ তালার দায়িত্বে চলে যায় আল্লাহ তালার তত্ত্বাবধানে থাকে এর মধ্যে প্রথম হলো ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদে যায় আল্লাহর রাস্তায় জিহাদে যায় জিহাদে গিয়ে শরিক হয় এবং সে সেখানে শহীদ হয়ে যায় অথবা গাজী হয়ে ফিরে আসে যে অবস্থায় হোক সে আল্লাহর তত্ত্বাবধানে থাকে আল্লাহ তালার তত্ত্বাবধানে থাকে দুই নম্বর হলো ওই ব্যক্তি যে অজু করে মসজিদের দিকে রওনা হয় অজু করে যে মসজিদের দিকে রওনা হয় সে কার জিম্মাদারিতে থাকে আল্লাহ তালার জিম্মাদারিতে থাকে তিন নম্বর ওই ব্যক্তি যে গড়ে সালাম দিয়ে প্রবেশ করে গড়ে কি করে সালাম দিয়ে প্রবেশ করে অর্থাৎ গড়ে যখন আমরা যাই তখন সেখানে কি করব গড়ে ঢুকার আগে সালাম দেবো সালাম দিয়ে ভেতরে ঢুকবো তাহলে ওই ব্যক্তিও কি হয়ে যায় আল্লাহ তালার জিম্মাদারিতে চলে যায় অর্থাৎ আল্লাহ তালার তত্ত্বাবধান থাকে একজন সাহাবি হজর সালামা ইবনে আকবর আদি আল্লাহ তালান তিনি ছিলেন খুব সাহসী তীরন্দাজ শিকারী ছিলেন একবার ইসলাম গ্রহণ করার আগে ইসলাম কবুল করার আগের ঘটনা এক বাঘ বাঘ কি করছে হরিণ ধরছে হরিণ বাঘে হরিণ ধরছে খাওয়ার জন্য আর ওই হজর সালামাই আকবরাদি আল্লাহ তালু তিনি কি করলেন ওই বাঘের মুখ থেকে হরিণকে ছিনিয়ে নিয়ে আসছেন বাঘের মুখ থেকে কি নিয়ে আসছেন হরিণকে নিয়ে আসছেন আল্লাহ পাক রাবুল আলমিনের কুদরত বাঘের জবান ফুটে গেছে সে বলতেছে বাঘ বলতেছে মানুষের মতো কথা বলতেছে বলতেছে আল্লাহ তালা আমার জন্য এই রিজিকের ব্যবস্থা করেছিলেন তুমি আমার মুখ থেকে আমার রিজিক তুমি ছিনিয়ে নিয়ে গেলে তখন হজরত সালামায় ত্যাগ করা আল্লাহ তালা আশ্চর্য হয়ে গেলেন যে বাঘ আবার মানুষের মতো কথা বলে কেমনি তিনি বলে উঠলেন যে বাঘ মানুষের মতো কেমনে কথা বলে তখন বাঘ বলতেছে যে এর চেয়েও আশ্চর্যের বিষয় হল যে মানুষকে আল্লাহ তালা আল্লাহর দিকে ডাকতেছেন এবাদতের জন্য ডাকতেছেন কিন্তু মানুষ আল্লাহ ব্যতীত অন্য জিনিসের পূজার মধ্যে লিপ্ত আছে এই এরপরে তিনি হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসলাম সংবাদ নিয়ে যে তিনি কোথায় আছেন হুজুর সাল্লাহ আলাইসলামের সাথে সাক্ষাৎ করলেন এবং সেখানে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তিনি ছিলেন শিকারী শিকার করতেন তো শিকারী যারা তারা কি করতেন পোশাক পরতেন একটা এক পোশাক মানে মনে করুন আমাদের জুব্বার মতো লম্বা জামা পরতেন আর নিচে কিছু পরতেন না তারা আরবে তখন যাদের জামা একটা ছিল তারা কি করতেন লম্বা জামা পরতেন আর কোমরের মধ্যে কিছু দিয়ে বেঁধে ফেলতেন আমরা যেরকম এখন বেল্টের ব্যবহার এরকম ফিতা বা অন্য কোনো কিছু দিয়ে কি করতেন কোমরের মধ্যে বেঁধে রাখতেন তো তিনি বলতেছেন হুজুর সাল্লাইসাল্লামকে যে আমি যদি এইরকম এক একটি পোশাক পরি তাহলে কি আমার এর দ্বারা এবাদত হবে নামাজ হবে হুজুর সাল্লাহ বলেন হ্যাঁ হবে এর দ্বারা নামাজ হবে তো যাই হোক আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে ডাকতেছেন কোন দিকে আল্লাহ তালার এবাদতের দিকে আল্লাহ পাক রাবুল আলমিনের এবাদতের মধ্যে সবচেয়ে বড় এবাদত হলো গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ আর এই নামাজ আদায় করার জন্য ফরজ নামাজ আদায়ের জন্য পুরুষদের জন্য মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা এই মসজিদের যত ফজিলত আমরা শুনব এই মসজিদের ফজিলতপূর্ণ যত হাদিস আছে এর দ্বারা উদ্দেশ্য হল পুরুষদের জন্য মসজিদের ফজিলত শুনে এখন মহিলারাও যদি মনে করে যে মসজিদের যদি এত ফজিলত মসজিদে গিয়ে নামাজ পড়লে এত ফজিলত তাহলে পুরুষরা যদি এত ফজিলত লাভ করে এত সোয়াব লাভ করে মসজিদে গিয়ে তাহলে আমরা কেন করে বসে থাকি আমাদেরও মসজিদে যাওয়া দরকার না এই হাদিসগুলো এরকম না সমস্ত হাদিসকে সামনে রেখে ফুকাহে কেরামরা মুস্তাহিদ ইমামরা সিদ্ধান্ত নিছেন এটাই যে এই সমস্ত ফজিলতপূর্ণ হাদিসের উদ্দেশ্য হলো পুরুষদের জন্য এখন কথা হলো তাহলে মহিলারা মহিলারা কেন এই সমস্ত ফজিলত থেকে বঞ্চিত থাকবে মহিলাদের কি সবের দরকার নাই শুধু পুরুষদের সবের দরকার আছে মহিলাদের নাই এরকম না বরং মহিলাদের সোয়াব আরো সহজ আরো সহজে তারা এই সোয়াব লাভ করবে কারণ হুজুর সাল্লাহ আলাইসাল্লামের হাদিস আছে এরকম যে আমার মসজিদে অর্থাৎ মসজিদে নবীর মধ্যে নামাজ পড়লে পুরুষরা যে সব লাভ করবে মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়লে সেই সব লাভ করবে তাহলে মহিলারা যদি ঘরের মধ্যে সব নামাজ পড়ে তাহলে যদি মসজিদের সব পেয়ে যায় তাহলে আর মসজিদে আসার দরকার আছে তাহলে তাদের জন্য মহিলাদের জন্য এই সমস্ত সব কোথায় আছে আমাদের জন্য পুরুষদের জন্য মসজিদে যে সব মহিলাদের জন্য গড়ে সেই সব এখন যদি মহিলারা মসজিদে আসে মসজিদে যায় মসজিদে গিয়ে নামাজ পড়ে তাহলে আর সেই সব পাবে না এখন সব কমে যাবে উল্টা হয়ে যাবে মহিলারা যদি গড়ে নামাজ না পড়ে মসজিদে নামাজ পড়ে তাহলে সব আরো কমবে কমে যাবে কারণ সব কোথায় বেশি গড়ের মধ্যে বেশি মহিলাদের জন্য আর পুরুষদের জন্য সব মসজিদের মধ্যে বেশি একজন ইহুদি পণ্ডিত আমাদের যেরকম মুসলমানদের মধ্যে যারা কোরআন হাদিসের উপর বেশি জ্ঞান রাখেন তাদেরকে বলা হয় মাওলানা বা আলিম তেরকম ঠিক ইহুদিদের যে যে পণ্ডিত এক ব্যক্তি একবার হুজুর সাল্লাহ আলাইসলামের কাছে আসলেন এসে হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে সবচেয়ে উত্তম জায়গা সবচেয়ে উত্তম জায়গা কোনটি হুজুর সাল্লাম চুপ থাকলেন নীরব রইলেন এবং ওই ইহুদি পণ্ডিতকেও বললেন যে তুমিও একটু সময় অপেক্ষা করো চুপ থাকো দেখি হজরত জিব্রাহ আলাইসাল্লাম আসেন কিনা কিছুক্ষণ পর হজরত জিব্রাহ আলাইসাল্লাম আসলেন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন হজরত জিব্রাহ আলাইসাল্লামকে একই প্রশ্ন যে সবচেয়ে উত্তম জায়গা কোনটি হজরত ইব্রাহিম ইসলাম জবাব দিলেন আপনার চেয়ে আমি বেশি জানি না এই প্রশ্নের জবাব আপনি যেরকম জানেন না আমিও সেরকম জানি না এই জবাব আল্লাহ পাক আলমিনের কাছ থেকে গিয়ে জেনে আসতে হবে তো হজরত ইব্রাহিম ইসলাম চলে গেলেন এরপরে আবার আসলেন হজরত ইব্রাহিম ইসলাম এসে বললেন যে আজকে আমি আল্লাহ পাক রাবুল আলমিনের এত বেশি নিকটবর্তী নিকটে গেছি যে এর চেয়ে নিকটে আর কখনো যাই নাই হুজুর সাল্লাম জিজ্ঞাসা করলেন কি পরিমাণ নিকটে গেছ হজর ইব্রাহিম ইসলাম বললেন যে আমি এবং আল্লাহ পাক রাব্বুল আলমিনের মাস্তানে সত্তর হাজার নূরের পর্দা ছিল সত্তর হাজার নূরের পর্দা ছিল এই পরিমাণ নিকটে গেছে আল্লাহ পাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে জানানো হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ সবচেয়ে উত্তম জায়গা কি মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার এক হাদিসের মধ্যে আসছে আহাবুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দের জায়গা হলো প্রিয় জায়গা হলো মসজিদ সমূহ আর আল্লাহ তালার নিকট অপছন্দের জায়গা হলো বাজার সমূহ এখন অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে বাজার বাজারের চেয়েও তো আরো খারাপ জায়গা আছে দুনিয়ার মধ্যে বাজারের চেয়েও আরো খারাপ জায়গা আছে যেমন শরাবখানা মদের আড্ডাখানা জুয়ার আড্ডাখানা যেখানে শির্ক হয় আল্লাহ তালার সাথে অন্য কারো পূজা করা হয় এই সমস্ত জায়গা তো আরো খারাপ তাহলে ওই সমস্ত ওই খারাপ জায়গাগুলো তো আল্লাহ তালার নিকট অপছন্দের বললেন না হাদিসের মধ্যে শুধুমাত্র বাজারের কথা কেন বললেন এই প্রশ্নের জবাবে মহাদিসনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে দেখেন যে এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো জায়ের জায়গা সমূহের মধ্যে যত জায়েজ জায়গা আছে অর্থাৎ বাজারে যাওয়া কোনো না জায়েজ না বাজারে যাওয়া কি না জায়েজ বরং বাজারে গিয়ে বাজারের ধোয়া পড়লে অনেক সব হয় বাজার হলো জায়েজ জায়গা যেখানে যাওয়াটা বৈধ অবৈধ না না নাজায়েজ না হারাম না এই জায়েজ জায়গার মধ্য থেকে বৈধ জায়গার মধ্য থেকে অপছন্দের জায়গা হলো আল্লাহর নিকট বাজার কারণ কি কারণ বাজারে গেলে মানুষ গাফিল হয় বেশি আল্লাহ থেকে গাফিল হয় বেশি জিকির আজকার থেকে গাফিল হয় বেশি এবাদত বন্দেগি থেকে গাফিল হয় বেশি যেহেতু বাজার হলো গাফিল হওয়ার জায়গা গাফিল মানে অমনোযোগী আল্লাহ তালার বন্দেগি থেকে অমনোযোগী হওয়া গাফিল হয়ে যাওয়া যেহেতু বাজার হলো গাফিল হওয়ার পরিবেশ এই জন্য আল্লাহ রাবুল আলমিনের নিকট বাজার অপছন্দের জায়গা আর মসজিদ হলো আল্লাহ রাবুল আলমিনের এবাদত করার পরিবেশ মসজিদ হলো আল্লাহ পাক রাব্বুল আলমিনের বন্দেগি করার পরিবেশ আল্লাহ তালার জিকির আজকার করার পরিবেশ এই জন্য মসজিদ হলো আল্লাহ তালার নিকট সবচেয়ে পছন্দের জায়গা হাদিস শরীফের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ قيل يا رسول الله وما رياض الجنة قال المساجد قيل وما الرتع يا رسول الله قال سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে তখন সেখানে খুব বেশি বিচরণ করো বা সেখানে খুব বেশি আনন্দ উপভোগ করো বা সেই বাগানের থেকে ফল খাও বেশি বেশি ফল খাও অর্থাৎ বাগান মানে কি যেখানের মধ্যে যেখানে গিয়ে মানুষ আনন্দ পায় বাগান হলো আনন্দের জায়গা বাগান হলো আনন্দের জায়গা ফুলের বাগান হলে একরকম আনন্দ ফলের বাগান হলে আরেক রকম আনন্দ উপভোগের জায়গা আনন্দ উপভোগের জায়গা এই জন্য হজরত রসুল করিম সাল্লাম আলাইসাল্লাম এরশাদ ফরমান ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাও এই ফারতাও মানে রাতন শব্দ দ্বারা উদ্দেশ্য হলো আনন্দ উপভোগ করা এক অর্থ আনছেন আনছেন অনুবাদে যে ফল খাওয়া আর মেইন অর্থ এখানে হলো সোয়াব অর্জন করা মূল উদ্দেশ্য হলো এই শব্দ দ্বারা যে সোয়াব অর্জন করা যাই হোক রাসুল করিম সাল্লাম ফরমান যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে তো সেখানে খুব বেশি বিচরণ কর সেখানে আনন্দ উপভোগ করবা সেখানের বাগানের ফল খাওয়া সাহবাইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ওমা রিয়াদুল জান্নাত দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা হজরত রাসুল করিম সাল্লাহ ফরমান জবাবে বলেন আল মাসাজিদ দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে এই সমস্ত মসজিদ হলো জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে কি সব কি জান্নাতের বাগান তখন আবার সাহাবাই কারামরা প্রশ্ন করলেন অমার রাত ইয়া রাসুল আল্লাহ ফল খাওয়া বা আনন্দ উপভোগ করা বা বিচরণ করা এর দ্বারা উদ্দেশ্য কি রাতন দ্বারা উদ্দেশ্য কি তখন রাসুল করিম সাল্লাম জবাবে বললেন সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি অর্থাৎ বেশি বেশি এই জিকির পড়া মোট কথা হাদিসের বাস্য হলো যখন তোমরা মসজিদে যাবে মানে জান্নাতের বাগানে যাবে জান্নাতের বাগানে যাওয়া মানে মসজিদে যখন তোমরা মসজিদে যাবে তখন বেশি বেশি আল্লাহ তালার জিকির আজকার করবে সোজা কথা যখন তোমরা মসজিদে যাবে বেশি বেশি কি করবে আল্লাহ তালার জিকির আজকার করবে মানে কি সুবহান এই গুলো পড়বে অন্য আদেশের মধ্যে আসছে করিম যখন কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে দুই নামাজ না পড়ে যেন বসে না অর্থাৎ বসার আগে সে কি করবে বসার আগে সে নামাজ পড়বে মসজিদে ঢুকলে বসার আগে মসজিদে বসার আগে কি করবে নামাজ পড়বে এটা হলো মুস্তাহাব আমল ওয়াজিব আমল না এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো এই নামাজটা মুস্তাহাব নামাজ মুস্তাহাব মানে নফল মানে দুহদুল মসজিদ আমরা যেটাকে বলি নফল নামাজ দুহদুল মসজিদ এখন কথা হলো যখনই আমি মসজিদে ঢুকবো তখনই কি নামাজ পড়বো এই ব্যাপারে কিছু কথা আছে এমন এমন সময় আমি মসজিদে প্রবেশ করলাম যে সময়টা মাকরু সময় যে সময় নামাজ পড়া নিষেধ নামাজ পড়া যাবে না তো সেই সময় কি করা যাবে না নফল নামাজ পড়া যাবে না এবং যখন জুমার দিন জুমার দিন খুতবা চলে আরবি খুতবা আরবি খুতবা যখন চলে চলে চলতেছে আরবি খুতবা চলতেছে সেই সময় কি করা যাবে না কোনো ধরনের নামাজ পড়া যাবে না নফল নামাজও পড়া যাবে না কোথাও বলা যায় না নামাজও পড়া যায় না এই সময় এছাড়া বাকি সময় নফল নামাজ যে সময়গুলো তো পড়া যায় সেই সময় যদি হয় তাহলে আমি ইচ্ছে করলে নামাজ পড়তে পারবো নফল এই নামাজটা কিন্তু নফল আবার মনে করুন আমি মসজিদে প্রবেশ করলাম জামাত চলতেছে ফরজ চলতেছে জামাত জামাতে জামাত চলতেছে মসজিদে এই নামাজ কিসের নামাজ চলতেছে ফরজ নামাজ আমি ফরজ নামাজে শরিক হয়ে গেলাম তাহলে এর দ্বারা আমার ওই নফল আদায় হয়ে গেছে এর দ্বারা আমার কি হয়ে গেছে ওই হাদিসের উপর আমল হয়ে গেছে অথবা জামাত এখনো শুরু হয় নাই জামাতের আগে মনে করুন আসরের নামাজ বা জোহরের নামাজ বা এশার নামাজ এর আগে সুন্নত আছে আমি মসজিদে প্রবেশ করে আমি সুন্নত নামাজ শুরু করে দিলাম এর দ্বারাও আমার ওই হাদিসুর উপর আমল হয়ে গেল এর দ্বারা আমার ওই নফল আদায় হয়ে গেল যে কোনো নামাজ যদি আমি পড়ি মসজিদে প্রবেশ করার পরে ফরজ হোক সুন্নত হোক নফল হোক যে কোনো নামাজ যদি আমি পড়ি তো এর দ্বারা এই যে হাদিস শরীফের মধ্যে আসছে ইদা দেখালা ইয়ারকা আর কা আরাকা আদাইনি কাবলা আইয়া জিলিসা এই হাদিসের উপর আমল হয়ে যাবে অর্থাৎ মসজিদে প্রবেশ করার পরে যদি কেউ তাহলে বসার আগে সে যেন দুই রাকাত নামাজ পড়ে তা আমি দুই রাকাতের জায়গায় যদি আমি চার রাকাত সুন্নত সুন্নত পড়ে নেই কোনো অসুবিধা হবে না আমি যদি চার রাখাত ফরজ নামাজ ইমাম সাহেবের সাথে শরিক হয়ে যাই তাহলে এর দ্বারাও আমার এই হাদিসের উপর আমল হয়ে যাবে অর্থাৎ দুই রাখাত দ্বারা উদ্দেশ্য এটা নয় যে দুই রাখাতই পড়তে হবে দুই রাখাতের দ্বারা উদ্দেশ্য এটা নয় যে দুই রাখাতই পড়তে হবে দুই চার রাখাত পড়লে গুণ হবে এরকম না বরং দুই রাখার দ্বারা উদ্দেশ্য হলো এখানে কমপক্ষে কমপক্ষে দুই রাখাত বেশি পারলে আরো ভালো কমপক্ষে দুই রাখাত বেশি পারলে কোনো অসুবিধা নেই বেশি পড়লে কি হবে না কোনো অসুবিধা হবে না যখন আমরা মসজিদে প্রবেশ করি শরীফের মধ্যে আসছে ইদা জানি প্রায় সবাই মসজিদে প্রবেশের দোয়া এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়া আমরা জানি হাদিস শরীফের মধ্যে আসছে যখন কেউ মসজিদে প্রবেশ করবে তো দোয়া করবে কি দোয়া করবে আল্লাহ মাফতাহরি আবু আবু রাহমাতিকা আর যখন মসজিদ থেকে বের হবে তখন দোয়া করবে আল্লাহ এমনি এবং অন্য হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন বা মসজিদ থেকে বের হতেন তো তিনি কি করতেন তিনি বিসমিল্লা পড়তেন তিনি নিজের উপর দরুদ পড়তেন হুজুর সাল্লাহ আমরা তো হুজুর সাল্লাহ আলাইসের উপর দরুদ দরুদ পাঠাই হুজুর সাল্লাহ নিজের উপর নিজে দরুদ পাঠাতেন তা আমরা কিভাবে এই আমল করব আলা এই হলো মসজিদে প্রবেশের দোয়া পুরা দোয়া আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা এই হলো মসজিদ থেকে বের হওয়ার সম্পূর্ণ দোয়া আমরা যদি মসজিদের মধ্যে মসজিদে প্রবেশের দোয়া এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়া মসজিদে অনেক সময় লিখে থাকি বিভিন্ন মসজিদে আছে তো সম্পূর্ণ দোয়া লেখা হয় মুফতি মনসুর সাহেব আবার বারাকাতুম বলতেছেন যে দোয়া লেখলে কিতাবের মধ্যে লেখছেন যে দোয়া লেখলে পুরাটা লেখা পুরা দোয়া লেখা আংশিক না যেমন আল্লাহ আমরা দেখে থাকি প্রায় মসজিদে বা আল্লাহ এই দোয়াটা দেখে থাকি হ্যাঁ এই দোয়া আছে আদিসের মধ্যে কিন্তু সম্পূর্ণ হলো না তো সম্পূর্ণ কিভাবে হবে যে বিসমিল্লাহ আল্লাহ ওয়াসসালামু এই হলো সম্পূর্ণ আর বের হওয়ার সময় দোয়া লিখবো বিসমিল্লাহ এই হলো সম্পূর্ণ দোয়া আমরা যদি লিখি মসজিদে তাহলে সম্পূর্ণ দোয়াটা লেখা পাবো আরেকটি দোয়া আছে মসজিদে ঢুকার পরে মসজিদে প্রবেশ করার পরে হুজুর সাল্লাম দোয়া শিখাইছেন আমাদেরকে আকরুদ্দিল্লাহ আজিম মসজিদে প্রবেশ করার পরে কেউ যদি এই দোয়া পড়ে أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم তখন শয়তান কি বলে শয়তান বলে এই ব্যক্তি আজকে সারাদিন আমার সমস্ত ক্ষতি থেকে হেফাজতে রইল শয়তান নিজে বলে শয়তান কি বলে শয়তান নিজেই বলে যে যে ব্যক্তি এই দোয়া পড়লো মসজিদে ঢুকার পরে সে সারাদিন আমার যত ধরনের ক্ষতি আছে যত ধরনের অনিষ্ট আছে এই সমস্ত অনিষ্ট থেকে ওই ব্যক্তি আজকে কি হয়ে গেল হেফাজত হয়ে গেল এই জন্য আমরা যারা ইচ্ছা রাখি দোয়া শিকার আমার কাছে আসবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই দোয়া শিখিয়ে দেব আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিকতা ফরমান আমিন ওয়া আলহামদুলিল্লাহ রবিল আলমিন